নাহমাদুহু অনুসাল্লি আলা হিল করিম আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা ইসলামের প্রথম বার্তাবাহক ইসলামের প্রথম দূত মুসাববিন অমর রাজি আল্লাহ তালানহের জীবনী নিয়ে আলোচনা করব মুসাববিন অমর রাজি আল্লাহ তালানহ তিনি ছিলেন আরবের সবচেয়ে সুদর্শন যুবক তিনি ছিলেন কুরাইশদের মধ্য হতে সবচেয়ে স্মার্ট তরুণ তিনি ধনাঢ্য পরিবারে জন্ম নিয়েছিলেন ভোগ বিলাসিতার মাঝে বেড়ে উঠেছিলেন অভাব কি জিনিস তিনি জানতেন না তার মা তাকে খুব আদর করত তিনি যা চাইতেন তাকে তাই দিত সেই সময়ের সবচেয়ে দামি পোশাকগুলো মুসাববিন অমায় রাজি আল্লাহ তালাহু পরিধান করতেন সেই সময়ের সবচেয়ে দামি আতরগুলো সেই সময়ের সবচেয়ে দামি পারফিউমগুলো মুসাববিন অমায় রাজি আল্লাহ তালাহু ব্যবহার করতেন মুসাববিন অমায়ের যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা তার ঘ্রাণে সুরভিত হয়ে যেত রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কায় গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন মুসাববিন অমায়ের রাজি আল্লাহ তালানহু ইসলামের কথা শুনলেন এবং ইসলামের প্রতি আগ্রহী হলেন একদিন সন্ধ্যাবেলায় তিনি দারে আর কামে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলেন সেখানে যেয়ে তিনি রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের মুখ থেকে কোরআনের বাণী শুনতে পেলেন কোরআনের আয়াত শুনে তার হৃদয় উন্মোচিত হল তার অন্তর হেদায়তের আলোয় আলোকিত হয়ে গেল এবং তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন ইসলাম গ্রহণের পর প্রাথমিকভাবে তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখতে চাইলেন কারণ মুসাব বিন ওমায় রদি আল্লাহ তালানহের মা হুনাস বিনতে মালিক সে ছিল খুবই রাগী মানুষ তাই তিনি তার মায়ের সাথে ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকতে চাইলেন কিন্তু তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি বেশি দিন গোপন রাখতে পারলেন না মুসাব বিন ওমায় রাদি আল্লাহ তালানহু একদিন গোপনে নামাজ আদায় করছিলেন মুস্তিকদের মধ্য হতে কেউ একজন তাকে দেখে ফেলল এবং তার মায়ের কাছে যে বিচার দিল যে আপনার ছেলে ইসলাম গ্রহণ করেছে মুসাববিন ওমর রাজি আল্লাহ তালাহু যখন ঘরে ফিরলেন তার মা তাকে রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করল তুমি কি মোহাম্মদের দিন গ্রহণ করেছ তিনি বললেন হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি এবং তোমাদেরকেও ইসলামের দিকে আহ্বান করছি একথা শুনে তার মা কর্কশ কণ্ঠে বলে উঠল কখনো না তুমি ইসলাম গ্রহণ করতে পারো না তুমি মোহাম্মদের দিন থেকে ফিরে আসো নয়তো তোমাকে কঠোর শাস্তি দেব মুসাববিন ওমায় রাজি আল্লাহ তালানহু দিনের উপর অটল রইলেন তারপর তার উপর নেমে আসলো কঠিন শাস্তি তাকে বন্দি করে রাখা হলো দুনিয়ার সকল ভোগ সামগ্রী তার জন্য নিষিদ্ধ করে দেয়া হলো এমনকি খাবার দাবারও বন্ধ করে দেয়া হলো একজন মা তার কলিজার টুকরো সন্তানকে কষ্ট দিচ্ছে একজন মা তার কলিজার টুকরো সন্তানকে শাস্তি দিচ্ছে কেন শাস্তি দিচ্ছে অপরাধ কি অপরাধ হলো সে সত্য দিন ইসলামকে গ্রহণ করেছে এই শাস্তির ভয়ে মুসাব্বিন ওমায় রাজি আল্লাহ তালাহু কি ইসলামকে পরিত্যাগ করেছেন তিনি কি আবারও কুফরিতে প্রত্যাবর্তন করেছেন তিনি কি এই আশঙ্কা করেছেন যে ইসলাম থেকে ফিরে না আসলে আমার ভোগ বিলাসিতা সব কিছু বন্ধ হয়ে যাবে না তিনি এর কোনোটাই করেননি বরং তিনি দিনের পথে অটল থেকেছেন আল্লাহর জন্য তিনি সকল কষ্ট সহ্য করেছেন আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে বলছেন আহাসিবান্নাস বান্নাস রাকু আইয়াকুলু আমান্না লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম লোকেরা কি ধারণা করেছে যে তারা বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে কোনো ধরনের পরীক্ষা করা হবে না ওয়ালা আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম ওয়ালায়া আল্লাহ তাআলা অবশ্যই জেনে নিবেন ইমান আনয়নের ব্যাপারে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী মুসাববিন ওমায় রাদি আল্লাহ তালানহু ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মক্কার কাফেররা যখন মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন চালাচ্ছিল তখন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম সাহাবায় কেরামগণকে হাফসায় হিজরত করার অনুমতি দিলেন সেই সময় মুসাববিন ওমায় রাদি আল্লাহ তালানহু অন্যান্য সাহাবিদের সাথে হাফসায় হিজরত করলেন